তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তনুরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক না তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জাল্লা জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন সিনি জাইতুনের কসম যেমনি করণের মধ্যে করলাম সাথে সাথে দূর পাহাড়ের কসম কাটলাম সুবহানাল্লাহ পড়েন এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহরে গালে দিতেছে আল্লাহর কি রুচি কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহর গালি দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এইটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বা প্রতিটা কারবালার খেয়ে সংগ্রামের পরে ইসলামের বিজয় আসে ইসলামের বিজয় মিষ্টি কথায় আসে না ইসলামের কথা ইসলামের বিজয়টা এমনি এমনি আসে না ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বা প্রতিটা কারবালা রক্তক্ষয়ী সংগ্রাম দিয়ে ইসলামের পতাকা উড়ে চিল্লায় বলেন ঠিক কিনা মালি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন চিল্লায় পড়েন আমিন পারবে কেমন আদম তো ভুলে গেছে আদম ইসলাম কি করছে ভুলে গেছে ভুল করে তিনি খেয়ে ফেললেন শয়তানের অসহায় পড়ে শুধু আদমই খান নাই হাওয়াও খেলেন আলাইহিমা সালাম খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাকগুলো খুলতে আরম্ভ করলো খুলতে আরম্ভ করলো নেকেড হতে শুরু শুরু করলেন আদম আর দুইজনে কি হতে শুরু করলেন উলঙ্গ হতে শুরু করলেন গায়ের মধ্যে আর জামা নাই সম্মানিত ভাইয়েরা এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা শয়তানের মিশন হচ্ছে আদম জাত বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায় খোলা যায় নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায় জান্নাতে যেমনি আদাম আর হাওয়া আলাইহা সালামের কাপড় শয়তান খুলেছে দুনিয়াতেও শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য يا نفس إن لم تظفري لا تجزعي সৈয়দনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো জান্নাতে খাওয়া দাওয়া করো যা মনে চায় করো কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে ওই গাছের কাছে যাওয়া যাবে না কার কথা সব খাও সব করো কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফলই খেয়ে ফেললেন ওয়ালাকাদ আহিদনা ইলা آدم من قبل فنسي ولم نجد له عزما আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই পারবে কেমন আদম তো ভুলে গেছে আদম আলাইহিস সালাম কি করছে ভুলে গেছে ভুল করে তিনি খেয়ে ফেললেন শয়তানের রসায় পড়ে শুধু আদমি খান নাই হাওয়াও খেলেন আলাইহিমা সালাম খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাকগুলো খুলতে আরম্ভ করলো নেকেড হতে শুরু শুরু করলেন আদম আর হাওয়া দুইজনে কি হতে শুরু করলেন উলঙ্গ হতে শুরু করলেন গায়ের মধ্যে আর জামা নাই সম্মানিত ভাইরা এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা শয়তানের মিশন হচ্ছে আদম জাত বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায় নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায় জান্নাতে যেমনি আদাম আর হাওয়া আলাইহা সালামের কাপড় শয়তান খুলেছে দুনিয়াতেও শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার মায়েরা আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার শয়তানের এই অসওয়াসায় ফাঁদে পা দেয়া যাবে না শয়তান চেয়েছে জান্নাতে কেমন করে মা হাওয়ার কাপড় খুলে ফেলা যায় দুনিয়াতেও শয়তান চায় কেমন করে আপনাদেরকে নেকেট বানানো যায় ঠিক কিনা বাংলাদেশে নারীদের কাপড় এখন দেহের মধ্যে বাড়ছে নাকি কমছে আছি আমরা এখন জামানায় লাজ সরম গেছে হারায় ঠিক কিনা পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা এখন জামানায় লাজ সরম গেছে হারায় ঠিক কিনা পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না খাটো করবেন না হেজাব পড়বেন এই হেজাবকে ফরজ করেছে কে এই হেজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝে নেন হেজাব আপনার অহংকার এই হেজাব হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক চিল্লায় বলেন ঠিক কিনা নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিত চিল্লা এখন ঠিক কিনা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছ্যাক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না চিল্লা এখন ঠিক কিনা শয়তানের মিশন জান্নাতে ছিল যেটা দুনিয়াতেও এটা পোশাক কি করে আলাদা করা যায় এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্টেটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কিনা কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের কি পোশাক আছে বলেন যদি একটা হ্যাঁ পাখি পাখি আর কি আছে আর কি আছে লেহেঙ্গা আর কিরণমালা আর এগুলো পড়বেন না হেজাব পড়বেন হেজাব একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোনো পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো সৈয়দনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম কোরআনে কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন ও তিনি ও ওয়াজ্জাইতুনি ও তুরি সিনি হাযাল বালাদিন আমিন সুবহানাল্লাহ পড়েন তিনের কসম জাইতুনের কসম জাইতুন মানে, মানে জলপাই আওয়াজ করে বলতে হবে জাইতুন অর্থ খাইছেন জলপাইয়ের আচার খাই না আমরা জাইতুন মানে জলপাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদের গুলা সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায় আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটার বেশি খাওয়া যায় না অনেক টক না অনেক টক না এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়েন এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্রাক্স পাহাড়ি এরিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিষ্ণু বলেছেন কুলু জাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিল মুবারাকা বিষ্ণু বললেন জাইতুনের তেল খাও জাইতুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন বাজারে পাওয়া যায় যে বলবেন অলিভ অয়েল কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দিবে স্পেনের মেড ইন স্পেন এদের অলিভ অয়েল ভালো ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো এটা খাওয়া যায় তাম্বুতু বিদ্যুহনি বললেন কতই না ভালো আপনার দেহের ব্যাড কোলেস্টেরলের লেভেল কমে যাবে যদি জাইতুন আপনি খান দাড়িতে মাখবেন চুলে মাখবেন আবার সালাদের মধ্যেও জাইতুনের তেল দিয়ে খাওয়া যায় যদি এক্সট্রা ভার্জিন হয় লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করলে এটার বলে এক্সট্রা ভার্জিন এরপর আরেকটা আছে ভার্জিন 2% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে 3 4 5% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করলে ওটার বলে রিফাইন্ড পিউর ওটা গায়ে মালিশ করবেন বরকত আছে না নাই এজন্য এই দুইটার কসম কোরআনে কেটেছে কে এরপর রব্বুল আলম আলামিন বলেন ওয়া তুরি সিনি আমি তিনার জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম সুবহানাল্লাহ পড়েন সাউথ চাইনা দক্ষিণ সিনাই এই তুর পাহাড়ের অবস্থান মিশরের দুইটা জেলা আছে উত্তর সিনাই দক্ষিণ সিনাই এই দক্ষিণ সিনাইতে দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু এই পাহাড় সাইদানা মুসালাই সাল্লাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে কাঠের তক্তা চিনেন কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিলেন বললেন যাও এটার মধ্যে হেদায়েত আছে নূর আছে বোরহান আছে নিয়ে যাও বনি ইসরায়েলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও তুমি বার্তাবাহ যাও দেখলেন কিছু কাঠের ফলকার তক্তা ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই কিন্তু সৈয়দনা মুসা তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুবান পড়ে কাঁধে উঠাবে তো দূরের কথা কি করতে পারে না নাড়াতেই পারে না মুসাল্লাহ সাল্লাম ভাবলেন এদিক দিয়ে মনে শক্ত ওদিকে মনে হয় নরম ওদিক দিয়ে ধরি ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না মাঝখানে ধরে টান দেয় নড়ে না ঘটনা কি কত বড় তক্তে কান্ধুলে ঘুরি আর এগুলো নড়ে না কেন আল্লাহ জিব্রাইল রে বলেন না একটু হেল্প করতে আল্লাহ বললেন যাও তোমারে হেল্প করতে কইছে মুসাল্লাহ সাল্লাম বলেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো আমি ওদিক দিয়ে ধরি আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয় এই দুজনে হেইয় হেইয় শুরু করছে কিন্তু আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী এগারো বলো না একটু হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে আস এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ে যত জোর আছে মুসাল্লাহিসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাহ ডাকে বললেন মুসা রক দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তার এত ওজন না কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার বাণী রে মুসাফ এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কিতাব এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেস্তার সাহায্যের দরকার নাই নিজেই টান দাও দেখবা উঠাতে পারবা সেদিন মুসাল্লাহাম এখন দেখে টান দিয়ে কাঁধে নেওয়া যায় সুমানাল্লাহ পড়ে এই যে তুর পাহাড় তিনি মুসাল্লাহামকে দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন যে পাহাড়ের উপরে ওই পাহাড়টার নাম কি তুর পাহাড় তুর পাহাড় বিশ্বনবী মেয়েরাজে যখন গিয়েছিলেন সৈয়দনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামালা আমি তো এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা সৈয়দনা বললেন নবী হাদিহি জাবাল মুসা তুর সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুবহানাল্লাহ এটার চূড়া বিষ্ণুনবী দোয়া করেছেন এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ইসা সাল্লাম সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সুবহানাল্লাহ পড়ে আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় সবাই ইহুদিরা যায় খ্রিস্টানরা যায় আমরাও যেতাম মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাক করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরা উঠতেছে ইহুদিরা উঠতেছে ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগজ ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটার কি বলে খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে বলে চার্চ গির্জার আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা রক্তিম আভা ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে রব্বুল আলামিন বলেন চিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া বালাদিল আমিন তিনের কসম জাইতুনের কসম চুর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মোকাররমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যে মাক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মক্কার নামে আল্লাহ কোরআন একটা সুরা দিয়েছে সূরার নাম সুরাতুল বালাদ লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ সুবহানাল্লাহ পড়েন আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদ সমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে শেষ দায় লুটিয়ে পড়ে আর বাইন আলিল মুসল্লিন চল্লিশটা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য ষাট আর চল্লিশে কত বাকি আছে কয়টা বলে আইশ্রিন আলিন নাজরিনা ইলাল কাবা বাকি বিশটা রহমত যারা তাওফও করে না নামাজও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ পড়েন আবার কাবার চারটা কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার হাজরা আসাদের পাথর এই পাথরে যেই চুমো দেয় পাথর ওই চুমো দানকারের জীবনের সব গুণা টেনে শুষে সব নিয়ে যায় সব নিয়ে যায় কেমতের দিন আল্লাহ হাজরা সাদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমার চুমু দিয়েছে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দাও এই হাজরা আসাদ পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও জোরে পারেন আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম মাক্কা চিল্লায় বলেন শহরটার নাম এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবাল মুশাররাফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মাসাবাতান লিন্নাস মানুষের মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন 10 লাখেরও মোর দেন 1 মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে সুবহানাল্লাহ পড়ে আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে কাবার আজান শুনেছেন আল্লাহ আকবর আকবর আল্লাহ কি সুরেলা আজান কাবার আজান আজান হতে দেরি আজান হতে দেরি যদি বিশ তলা হোটেলের ছাদ থেকে আপনি খেয়াল করেন দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে সারে আজিয়াত রোড দিয়ে গাজা দিয়ে জারোয়াল দিয়ে মেসফালা দিয়ে ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে ঠিক কিনা আবার বিষ্ণুই বলতেন মক্কা তো হাব্বুল বিলা দিলাইয়াই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাউলা উখরিজিতু লামা খরাজিতু মক্কার কুরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবহানাল্লাহ পড়ো বিশ্বনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণুনবী জন্মেছেন ওইখানে আছে মাক্তাবা লাইব্রেরি কি আছে হজ আমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই যাইয়া সব ভরাই দিয়ে আসো জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তো আর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেল এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমা একে আবু জাহিলা টয়লেট করি কি খুব তার প্রতি না কি খুব আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নেই এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জঙ্গিপনা যারা করে সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয় তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক leader of the all terrorist কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেদ আর বিষ্ণুবী ছিলেন মুজাহিদ বিষ্ণুবী কে ছিলেন মুসালাই সাল্লাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কিনা সৈয়দনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি ঠিক কিনা যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিল্লায় বলেন ঠিক কিনা সে আল্লাহ ডেকে বললেন গোলাম তিনি আমিন তিন ফলের কসম জৈতুনের কসম তুর পাহাড়ের কসম বিশ্বনবীর জন্মস্থান কসম চারটা জিনিসের কসম কেটেছে কে কয়টা জিনিসের চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন ওই কথাটার গুরুত্ব বেশি না কম الإنسان في أحسن تقويم شوي بورين لقد خلقنا الإنسان في أحسن تقويم নিশ্চয় আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুহানা মানুষের মতো কোনো সুন্দর প্রাণী পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটার লগে আরেকটার মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূত একটার সাথে আরেকটার মিল ছিল আরো কত সাতশো কোটি যে কেমতের আগে আসবে একজনের সাথে সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোনো ডিজাইনারের কোনো ডিজাইন দ্বারা এটাকে মাপজৌকার পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তালা ওইখানে বসিয়েছে ঠিক কিনা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুদ ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহরে গালে জিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহর গালি দিতে দিতে ঘুমাই গেছে আল্লাহর গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানেন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম ঠিক কিনা সুবান আল্লাহ পড়েন এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এইভাবে তাই না নাকও যদি এখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে গ্রান শুকতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো ঠিক কিনা ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিমের মতো পোষ হয়ে যেত চোখ দুইটা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনি থাকেন দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যাইতো হাত নামাইলে এই শোনা যায় না হাত উঠাইলে শোনা যায় সুবহানাল্লাহ পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে আর ক্যানেল দিলেন অনেকে কয় এগুলা দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডিফর্ম বেবি এই রোগ নিয়ে জন্মাইছে কানে মেশিন লাগানো লাগে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা খলাক তাহাদা বাতলা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে outer ear middle ear inner ear হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার্ভ শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগা এই সুখ্যাতে সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে আল্লাহ চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি human eyes can identify can recognise more than ten million আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরা খেতে খামারের জুড়াই জালা বিধুর তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুমানালা পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট আপ করেছে কে আল্লাহ আকবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুবহানাল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় পৃথিবীতে একটাই সৃষ্টি এজন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মখলুকাতের কাছে নূরের ফেরেস্তাও শেষদা দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আশরাফুল মখলুকাত বানালেন এত এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুবহানাল্লাহ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে অ্যারাবিয়ানরা বলে আরবিতে ঠিক কিনা আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার আটে সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগরীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম students of more than hundred nationalities they are coming out from their hostel to offer মাগরীব প্রেয়ার মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগরিবের সালাদ পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না চিয়াং ফিয়াং জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগরিবের সালাদ পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই সালাম ফিরে ডানে দেখি এক নিগ্রু বায়ে দেখি আরেক নিগ্রু আমি মনে করছি কেরামান কাতিবিন এ নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাই কয়ে দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো পাঁচ বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে থাকতে হবে একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে শিখেছি কারো ভাষা কেউ বোঝে না কারো গারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লাই বলেন এই জন্য রব্বুল আলমিন বললেন আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কন আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো লাঠি মরহুম সাহেব গোলাম সাদেক গাড়িতে সব সময় লাঠি এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো মাঝে মাঝে আমরা ধরে উঠাতাম ধরে উঠাতাম তো উনি কি এরকম ছিল না একদিন ইয়াং তাগলা যুবক রং ধরা যৌবন জং ধরে শেষ এর দুইটা তাফসির একটা হচ্ছে সব সময় মানুষ যুবক থাকে না একটা সময় বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষে মারে কি মারে না a lion never kills lion a dog never kills a dog an elephant never kills an elephant একটা হাতি একটা হাতিরে মারে kukur কুকুর কুকুররে মারে না কিন্তু manush মানুষকে মারে কিনা এজন্য আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই যারা ইমান এনেছে সৎ কর্ম করেছে কার কথা তবে ইমানটা হতে হবে নির্ভেজাল ওই ইমানে শিরকের কোনো ছেটে ফোটা থাকতে পারবে তাহলে ওই ইমান আপনারে মুক্তি দিবে চিল্লায় বলেন ঠিক কিনা তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালিক তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিবিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন চিল্লায় পড়েন আমিন তার মানে যারা ইমান আনবেন এক কাজ করবে তাদের হারাবার কিছু নাই চিল্লা এখন ঠিক কিনা আমাদের হারানোর কিছু আছে আমরা মল্লে শহীদ বাঁচলে মল্লে শহীদ বাঁচলে এই ইমানটা হতে হবে পাকা ইমান ইমানদার কখনো পথ হারায় না ইমানদার ভরসা রাখে কার উপর আপনি যদি ইমানের পক্ষে থাকেন কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন আপনার উপর আজাব আসবে গজব আসবে বিপদ আসবে নবীদের উপর যেমনি এসেছে ঠিক কিনা ঝুঁকি যদি আসে ভয় যদি আসে আপনার উপর আজাব যদি আসে শাস্তি যদি আসে অত্যাচার আসে মুমিন কখনো ভয় পায় কথা বলেন মুমিন কখনো পথ হারায় না মুমিন কখনো আশা ছাড়ে না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে কথা বলেন গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা লড়াই করে হকের ব্যাপারে যারা বাতিলের বিরুদ্ধে আপসহীন তাদের উপর যত অত্যাচার আসবে ইসলামের বিজয়ের সময় কাছে ঘনাতে থাকবে চিল্লাবেন ঠিক কিনা ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কিবা প্রতিটা কারবালার রক্তক্ষয়ী সংগ্রামের পরে ইসলামের বিজয় আসে ইসলামের বিজয় মিষ্টি কথায় আসে না ইসলামের কথা ইসলামের বিজয়টা এমনি এমনি আসে না ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা আকিবার প্রতিটা রক্ত রক্তক্ষয়ী সংগ্রাম দিয়ে ইসলামের পতাকা উড়ে চিল্লায় বলেন ঠিক কিনা সে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ও নবী এরপরেও কোন জিনিস তাদেরকে ইসলাম থেকে দূরে রাখে তাদেরকে জিজ্ঞেস করেন আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কে কার বিচারে কোনোদিন জুলুম হয় না চিল্লায় বলেন আল্লাহর বিচারে কেউ কোনোদিন ঠকবে তিনি সর্ব চাইতে শ্রেষ্ঠতম বিচার বিষ্ণু বললেন সুরাতুদ্দিন তেলাওয়াত করতে করতে কেউ যখন এই অষ্টম চলে আসে সেজন্য বলে বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি শ্রেষ্ঠ বিচারক আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক হতে পারে দুনিয়াতে যে বিচারগুলো পান নাই আপনি কি মনে করছেন আখেরাতে এই বিচার হবে না কথা বলেন আপনার উপর জুলুম করা হয়েছে আপনাকে নির্যাতন করা হয়েছে এগুলোর বিচার করবে কে আপনার জমি মেরে খেয়ে দিয়েছে আপনার সম্মান নষ্ট করেছে বিচার করবে কে যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে এগুলোর নতুন করে বিচার হবে সেই বিচারকের সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ আহকামুল হাকিমিন Allah put a question to the audience, to the মুমিনদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করেছেন আলাইস আল্লাহবি আহকামিল হাকিমিন আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই এজন্য আমাদের ভরসা সব সময় একজনের উপর তিনি কে আর মুমিন কখনো আশা হারায় না মুমিন তাওয়াক্কুল করে কার উপর এখন আমাদের সমাজে পর্নোগ্রাফির সমস্যা আছে না নাই আমাদের মোবাইল ফোনগুলোর ভিতরে ফেসবুক যারা ইউজ করে ইউটিউব যারা ইউজ করে তাদের জন্য মরণ ব্যাধি এই মহামারী সংক্রামক হচ্ছে পর্নোগ্রাফি প্রত্যেকের মোবাইলের ভেতরে এগুলো দেখার সুযোগ আছে না নাই লুকিয়ে লুকিয়ে যদি আমরা দেখি কেউ দেখলো না কেউ টের পেল না টের পেল কে এটার নাম হচ্ছে এই জন্য যুবক ভাইয়েরা চরিত্রকে হেফাজত করতে হবে মোবাইলের ওয়েলকামিং নোটে লিখে রাখতে হবে Allah is watching me Allah সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং মি আল্লাহ আমায় দেখছেন আল্লাহ আমায় দেখছেন আমি কি করছি তার সবকিছু আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন আমরা পুলিশরে যদ্দূর ভয় পাই আল্লাহরে অদ্দূর ভয় পাই না রাস্তার হিজরা হিজরাগুলারে যদ্দূর ভয় পাই অদ্দূর আল্লাহরে ভয় পাই না ঠিক কিনা হিজরা দেখলে ভয় পান না আপনারা ভয় টাকা বের করে দিয়ে দেয় এতটুকু ভয়টা আল্লাহরে পাই না দরজা বন্ধ করে ঠিকই আমরা পাপ করি এজন্য যুবকরা এই যে মাহফিলে তোমরা আসো তোমাদের বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা কথা বলতে আসলে তোমাদের ঢল নামে তোমাদের এই ডিসিশনে আসতে হবে যে আমরা আমাদের এই চোখ দুটার হেফাজত করব পাপ কাজ করলে তার কাজে কোনো বরকত থাকে না ঠিক কিনা এই চোখের পাপের মধ্য দিয়ে আমাদের ব্রেন নষ্ট হয়ে যায় আমাদের ইমান নষ্ট হয়ে যায় এই জন্য যুবকদের জন্য আমার প্রথম নসিহত চোখকে হেফাজত কর lower your gaze lower your eyesight চোখ নামাও এটা একটা জেনেটিক ব্যাপার যে একটা প্রাপ্তবয়স্ক যুবক সুন্দরী যুবতীকে দেখলে সে তাকাবে সে মজা নিতে চাবে এটা গ্ল্যান্সে একবার তুমি ভুল করে তাকাতে পারো it's okay it's fine but দ্বিতীয়বার আবার মজা নেওয়ার জন্য তাকানো যাবে এই নজরটা বড্ড ভয়ঙ্কর আন্নাদার নজর হচ্ছে শয়তানের তীর মাখানো বিষ মাখানো থেকে ভয়ঙ্কর একটা তীর এই তীর দিয়ে যুবক এবং যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি ঠিক কিনা শয়তানের মিশন হচ্ছে আমাদের এই চোখের জিনা করানো শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে দিয়ে বাস্তবিক অর্থে জিনা করানো শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে উলঙ্গ বানানো ঠিক কিনা শয়তান আমাদের আদি পিতা আদি মাতা আদাম আর হাওয়া আলাইহিমাসালামকে বেহেস্তের মধ্যে যখন ওনারা দুজনে ছিলেন তাদেরকে উলঙ্গ করেছিল না কথা বলেন শয়তানের ওয়াসওয়াসায় নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের দুইজনের দেহ থেকে জান্নাতের পোশাক খসে পড়তে শুরু করেছে তো আমাদের আদি পিতা এবং মাতাকে শয়তান যেমনি ধোকা দিয়েছে দুনিয়ার বুকে আমাদেরকেও একই ধোকা দেয় শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করতে অশ্লীলতা শিখাতে পর্নোগ্রাফি দেখাতে এই জন্য শয়তানের এই ফাঁদে যেন আমরা পা না দেয় যুবক ভাইরা এই শক্ত সিদ্ধান্ত কি আজকের মাহফিল থেকে নেওয়া যাবে বিশ্বনবী ওনার মেয়ের জামাতা আলী নসিহত করেছেন আলী এক নজরের পরে আরেক নজর দিও না প্রথম নজর তোমার জন্য ক্ষমা দ্বিতীয় নজর তোমার জন্য গুণা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বেগানা নারীর দিকে চোখ পড়তেই পারে চোখ নমা ইমানের স্বাদ পাবে হালাওয়াতাল ইমান কাকে বলে এটা তুমি ফিল করবে চোখ নামাও lower your gaze lower your eyesight আলী চোখ নামাও আবার তাকিও না প্রথমে যে ভুল করে তাকালে এটাকে ক্ষমা করবে কে আবার নতুন করে তাকালে গুণা আছে না নাই প্রথম নজর ক্ষমা দ্বিতীয় নজর গুণা অনেকে আবার কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজর আধা ঘন্টা আছে না নাই কৌশল করতে যাও না আল্লাহ সব কৌশলের বড় কৌশলী ঠিক কিনা ওনার ধরা বড্ড করা আল্লাহর পাকড়াও আল্লাহর পানিশমেন্ট আল্লাহর ধরা আল্লাহর শাস্তি বড্ড ডেঞ্জারাস তিনি সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে ধরে ধরে না ধরলে আল্লাহ নমরুদরে ধরে না ফেরাউনরে ধরে না আবু জাহেলরে ধরে না কারণরে ধরে না এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না এটা সুন্নাতুল্লাহ ফিল আর এই জামিন আল্লাহর সুন্না আল্লাহ পানিশমেন্ট সব সময় দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না এই জন্য নজরের হেফাজত করার দরকার আছে না নেই সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে আল্লাহ আমরা যেন নজরের হেফাজত করতে পারি আমরা যেন এই পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি এই যে যুবক যারা তোমরা তোমাদের অনেক ফজিলা বিষ্ণুনবী যখন মাক্কাতুল মক্কারামাতে দাওয়াত দেওয়া শুরু করেছেন যুবকরা বিষ্ণুনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবেন এক শ্রেণী হচ্ছে যুবক যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে এই সময়টা অনেক দামি সময় এজন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে ঠিক কিনা এটা ঠিক হবে না মসজিদে যেতে হবে জামাতে সালাত আদায় করতে হবে মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে এই যে সব ইয়াংস্টার আজকে মসজিদে ইয়াংস্টারদেরকে আসতে হবে আমি ইয়াংস্টারদের পছন্দ করি এখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সুখনা এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাস দাও আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও বিষ্ণুনাই বললেন আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল আসগার ছোট শির সাহাবিরা বললো ও শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল শিরকে আসগার কি বিষ্ণুনাই বললেন আর রিয়া লোক দেখানো মানসিকতা এটা বড্ড ভয়ঙ্কর লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন আল্লাহ দরবারে কবুল হবে কথা বলেন এই এখলাস অত্যন্ত জরুরি এটার বড় অভাব আমাদের বক্তাদের মধ্যেও অভাব আমরাও থাকি বিপদে আমাদের নানা ক্রাইটেরিয়া দেয় অনেক জায়গায় বলে হুজুর হ্যাকমতের সাথে বাস করে কি বলে হ্যাকমত শিখায় আম করে আসরা নাই আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাফি কি করতে হবে আচ্ছা কেন অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে কি করতে হবে আচ্ছা গেল এরপরে অনেক জায়গায় বলে ওদের আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল কি করতে হবে তা আমরা কোথাও জমাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কোথাও হ্যাকমত অবলম্বন করিস এখলাস নাই এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ সুখনা এখলাসা আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দাও এখলাসের নামে কোরআন একটা সুরা আছে না নাই কুলহু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু এই সূরাটার নাম কি সূরাতুল ইখলাস আল্লাহ ইখলাস যেন আমরা অবলম্বন করতে পারি তুমি তৌফিক দাও এজন্য যুবক ভাইদের প্রতি প্রথম নসিহত চোখকে আমরা হেফাজত করব আমরা সবাই রাজি আছি তো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব রাজি আছি তো পড়াশোনা করব খুব বেশি ক্যারিয়ারটাকে গড়তে হবে তোমাদের অনেক দূর যেতে হবে এটা নোয়াখালী জেলা না নোয়াখালীর ছেলেপেলেরা তো অনেক পড়াশোনা করে এখন বোধহয় শিক্ষার হার সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ নোয়াখালীর ছেলেপেলাদের মধ্যে ইনিশিয়েটিভ বেশি তোমাদের একটা ইউনিভার্সিটিতে আমি দেখলাম পরীক্ষা দিতে যারা এসেছিল সবাইকে তোমরা অ্যাকোমোডেট করেছো তোমরা খাবার দাবার সিকিউরিটি কিছু অ্যারেঞ্জ করেছো এই জন্য যুবকরা চাইলে অনেক কিছু পারে দরকার একটা চেইন অফ কমান্ড একটা স্ট্রং লিডারশিপ আর আল্লাহর ভয় ঠিক কিনা আল্লাহ তুমি সহি সমাজ দান করো আরো জোরে পাই আমি আমরা শুরুতে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ চমৎকার পরিবেশে আমাদের আসার বসার তৌফিক এনায়ত করেছেন আমরা পরিকালী মতো শুক্র আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা আলাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك عظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করতে হবে কার নাকি শুধু মাহফিলে শুধু মসজিদে সংসদ ভবনে প্রশংসা চলবে কার ক্যান্টনমেন্টে প্রশংসা চলবে কার সচিবালয়ে প্রশংসা চলবে কার সব জায়গায় আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন তো আল্লাহ তুমি কবুল করো আর জোরে পরে আমি ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নবম তাফসিরুল কোরআনের প্রোগ্রাম গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিছিলেন আলহামদুলিল্লাহ আমাকে রেখেছেন তাফসির কারক হিসেবে আমাকে কথা বলেছেন মারানা মহিউদ্দিন হাসান নোয়াখালী চমৎকার কথা বলেছেন কোরআন থেকে আজকের প্রধান অতিথি জনাব জহিরুল হক রাইহান সাহেব মেয়র কবিরহাট পৌরসভা সাধারণ সম্পাদক কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আসছে কই আচ্ছা বিশেষ অতিথি হচ্ছে জনাব মোহাম্মদ ইয়াকুব নবী মোহাম্মদ ইলিয়াস সাহাবুদ্দিন আর আজকের প্রোগ্রাম সভাপতি হচ্ছেন জনাব মৌলানা আহসানুল্লাহ আসছে হুজুর আসছে কই মাশা আল্লাহ তবরাকাল্লাহ আল্লাহ কবুল করুন আমি চা খাবো না আমার দিলে সবাই দিতে হবে একটা দিতে পারবেন তো আসুন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর পড়ি তারপরে আমরা কোরআন থেকে কিছু কথা শুনি রব্বাকা ফাকাব্বির glorify the name of your Lord তোমার রবের নামকে উচ্চকিত করো আসেন আল্লাহর নামে ময়দানটা আমরা কাঁপায় দেই পারা যাবে মুসলমান প্রথম তাকবীর দিবে বিবাহিতরা দ্বিতীয় তাকবীর দিবে অবিবাহিতরা তৃতীয় তাকবীর সবাই মিলে রাজি তো সবাই বিবাহিত কারা আসছে দেখি আত্মলেন আমি আপনাকে দলে আলহামদুলিল্লাহ বিবাহিত ঠিক আছে হাত নামান অবিবাহিত কারা আসছে দেখি এই এক হাত তোল দুই হাত তুলবি না চালা গেছে এরা দুই হাত তুইলা দল ভারী করতেছে হাত নামাও আমি পড়বো লিল্লাহি তাকবি প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর আর দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা তোমরা পড়বে আল্লাহ আকবর শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি দেখি কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন অনেক সুন্দর এবার অবিবাহিতদের পালা কাশি দিতেছে ইচ্ছা মতো আচ্ছা তোমরা রেডি বিবাহিতদেরকে হারানো যাবে ঘটনা কি সব জায়গায় অবিবাহিতরা বিবাহিতদের হারায় দেয় দেখি আজকে কি হয় কবিরাতে অবিবাহিতরা রেডি তো তাকবির পড়া লিল্লাহ হে খাইছে খাইছে আট আট শূন্য গোলে হারছে বিবাহিতরা আল্লাহ কবুল করো আসেন এবার সবাই মিলে তিনটা তাকবির পড়ি যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে পড়েন লিল্লাহ হে তাকবির লিল্লাহ হে তাকবির লিল্লাহ হে তাকবির আল্লাহ তাকবীর গুলোকে in the day of judgement মিজানের পাল্লায় অহুদ পাহাড়ের সমান করে তুমি ভারী করে দিও আজকে আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ বলেন তো বইটার নাম কি এই বইটার ভেতরে কোনো ভুল আছে কেউ প্রমাণ করতে পেরেছে কেমন পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পারবে কারণ এই বইটা নাজিল করেছে কে জালিকাল কিতাব হুদাল্লিল শুরুতে আল্লাহ অ্যানাউন্স করেছেন this is the book the most authentic and original book, the most reliable book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. It is boy, এটা এমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই বইটারে পাঠিয়েছে কে এই বইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা সবকিছুর সলিউশন করে দেয় a solution methodology a problem solving methodology কখনো এই বইটা সমস্যা তৈরি করে না করে কি বরং কি করে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না মোবাইলে এটিএন বাংলার পর্দায় চোখ কোথায় সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে If you want the solution, this dunya and akhirah, go back. Have a look to the Holy Quran. Go back. Sit down and have a look to the Quran and research on it. Ponder on the verses of the Quran. কোরআনের আয়াতগুলো পড়ো গবেষণা করো আমরা এই গবেষণা করি না আমাদের উচিত কোরআন আল্লাহ কি বলেছেন আর অবাক হওয়া তাই তো আল্লাহ এখানে এটা বলেছেন এখানে আল্লাহর নাম ওইখানে আল্লাহর নাম এগুলো না খুঁজা গোষ্ঠের ভিতরে আল্লাহর নাম এগুলো খোঁজা আলুর ভিতরে আল্লাহর নাম কলার ভিতরে মোহাম্মদ লেখা ডাকা এগুলা ঠিক কিনা গবেষণা নাই রিসার্চ নাই কলা পাতার ভিতরে মোহাম্মদ লেখা এগুলো খুঁজে বেড়ায় কিন্তু এই তিরিশ পরা কোরআন জাল্লা কি দিলেন কি নিয়ামত মা ফরত না ফিল কিতাব সাই মানুষের প্রয়োজনে এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি সব কিছু কোরআনে দিয়েছে কে ওনাজালনা আলাইকাল কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআনের ভেতরে দিয়েছে কে এজন্য কোরআন পড়লে আপনার চোখ খুলবে আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে আপনি মানুষের মতো মানুষ হবেন ঠিক কিনা কারণ কোরআনের প্রথম ডিরেকশন হচ্ছে তুমি পড়ো তুমি কি বলেছে একরা একরা মানি পড়ো কোরআন বলতে যে আমরা যেন সব সময় পড়ি আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন মন খারাপ তখনও পড়বেন সুস্থ আছেন সুস্থ আছেন পড়ুন অসুস্থ আছেন পড়েন দেশে আছেন পড়েন বিদেশে পড়েন শীতকালে পড়েন গ্রীষ্মকালে পড়েন মারা দেখতেছেন তখনও পড়েন পড়বেন লাহা দেখছেন মরার সময় পড়া লাগে না তার মানে না পড়ে কোনো উপায় নাই পড়তে হবে প্রতিদিন কোরআনের আবৃত্তি করতে হবে এই কিতাবটা আবৃত্তি করা জানতে হবে এবং মাতৃভাষায় আমাদের জন্য কি মেসেজ কি কথা আমাদেরকে বলতে চাইলেন এগুলো শিখতে হবে রাজি আছেন তো সবাই আর কত বলবো সব জায়গায় আমি বলি you have to know the holy Quran in your own mother tongue নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না এর কারণ আমরা বুঝি না বুঝি না মসজিদুল হারামের ইমাম শাইখ আব্দুর রহমান সুলাইস যখন আজাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয় উনিও কাঁদে মুসল্লিরাও কাঁদে তাই না কারণ সবাই বুঝে আবার জান্নাতের আয়াত যখন পড়ে সাবলীল দরাজ কণ্ঠা কণ্ঠে উনি তেলাওয়াত করে ওনার মধ্যে একটা এনার্জি চলে আসে মুসল্লিরাও এনার্জি পায় ঠিক কিনা আর আমাদের কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক দিয়ে গজব গেল আমাদের তারাবির সময় কি বলেন আমরা বুঝবো কেমনি ইমাম সাহেব তো বুঝে না যিনি হাফিজ সাহেব উনি হয়তো বুঝতেছে না এজন্য উনি ওই ফ্লেভারটা দিতে পারছে না আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল গর গর গর গর করে কোরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় নাজবিল্লা বলবেন না আমরা কি লানত চাই আমরা কোরআন থেকে রহমত চাই ঠিক কিনা আবার রব্বুল আলামিন বলেন কিতাবন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর মুহাম্মদ oh, my beloved last messenger I've revealed this holy book unto you in order to lead the mankind out of darkness into the light হে আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানোর জন্য সুবহানাল্লাহ পড়েন কোরআন যারা পড়বে তাদের মধ্যে কোনো অন্ধকার থাকতে পারে কোনো কুসংস্কার থাকতে পারে يا نفس إن لم تظفري لا تجزعي آه آه